হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের সেরা কিছু ইসলামিক মিউজিক বা গজলের দ্বিতীয় পর্ব জানি না কত সুন্দর তুমি মুসিবতে না পাই যদি করুণা তোমার আজকের তালিকার প্রথমে রয়েছে মনে বড় আশা ছিল যাব মদিনা গজলটি মনে বড় আশা ছিল দুই বছর আগের গজলটির ভিউ রয়েছে দুই মিলিয়নের উপরে যাব এরপরে রয়েছে আনিস আনসারির গজল কাফন আমার আপন কবর আমার ঘাটি গজলটি কাফন আমার আপন কবর আমার ঘাটি সাত বছর আগের গজলটির ভিউ রয়েছে আঠারো মিলিয়ন ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী এরপরে রয়েছে শাইলার গাওয়া গজল তুমি আসমানে থাকো প্রভু এক বছর আগের গজলটির ভিউ রয়েছে সাত মিলিয়নের উপরে আমি তো এই গজলটি দুই বছর আগে কামরুল হাসান আবির ভাইও গেছিলেন তুমি মালিকেরা বানা এই গজলটির ভিউ রয়েছে দশ মিলিয়ন তারপরে রয়েছে রাইসার গজল দুনিয়া সুন্দর মানুষ সুন্দর গজলটি দুনিয়া সুন্দর তিন বছর আগের গজলটিতে ভিউ রয়েছে একান্ন মিলিয়ন জানি না কত সুন্দর তুমি এই গজলটা অনেক হিন্দু ভাইও শুনেছেন এবং তাদের ভালো লেগেছে জানি না কত সুন্দর তুমি এরপরে রয়েছে রাসুল নামের ফুল ফুটেছে মরুসাহারায় গজলটি রাসুল নামের ফুল ফুটে হৃদয় শীতল করা একটি গজল এটি হয়েছে গজলটির ভিউ রয়েছে দুশো তেত্রিশ হাজার সেই ফুলেরি সুবাসনী জানি না কেন এত সুন্দর গজলটির ভিউ এত কম চল রে মাদিনা তারপরে রয়েছে শাহাবুদ্দিন শিহাবের আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও গজলটি আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও মাত্র দুই বছর আগের গজলটির ভিউ রয়েছে উনচল্লিশ মিলিয়ন আমার মায়ের মতো এরপর রয়েছে সাজ্জাদ হোসাইনের কবরকৃত গজল আমার মরণ আসবে কখন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এক বছর আগের গজলটির ভিউ রয়েছে প্রায় এক মিলিয়ন আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাইও না গজলটি শামস ভাইও কভার করেছেন মরণ আসিবে কবে কেউ তো জানে এছাড়াও গজলটি ভিন্ন ভার্সনেও পাওয়া যায় আমার মর নসিবে কখন কেউ তো জানে না সাত মাস আগের গজলটির ভিউ রয়েছে প্রায় এক মিলিয়ন আমি মরে গেলে আমায় তোমরা হইলা না এরপরেও রয়েছে শাহাবুদ্দিন শিহাবের গজল আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর দুই বছর আগের গজলটির ভিউ রয়েছে আট মিলিয়ন মার দয়ায় পূর্ণ আমার এরপর রয়েছে মাহমুদ হাসানের কবরে হাসরে কি হবে আমার গজলটি মুসিবতে না পাই যদি করুণা তোমার এক বছর আগের গজলটির ভিউ রয়েছে দুই মিলিয়নের উপরে কবরে হাসরে কি হবে আমার এরপর রয়েছে সাইদ আহমেদের গজল রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে রঙিনে পৃথিবী ছাড়তে হইবে ছয় বছর আগের গজলটির ভিউ রয়েছে আট মিলিয়ন কার লাগিয়া এত মায়া গজলটা শুনলেই চোখে জল চলে আসে চোখের পানি রে মন কার লাগিয়া এরপর রয়েছে আবু তাহেরের গজল এমন মরণ মওলা তুমি কাউকে দিও না সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি বানা দুই বছর আগের গজলটির ভিউ রয়েছে ষোলো মিলিয়ন এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এরপরে রয়েছে আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর গজলটি দুই বছর আগের গজলটির ভিউ রয়েছে দুই মিলিয়নের উপরে এরপরে রয়েছে কারিয়া আবু রায়হানের বিদায় বেলা তুমি দিয়োগো দেখা গজলটি বিদায় বেলায় মরে দিও গো দুই বছর আগের গজলটির ভিউ রয়েছে উনিশ মিলিয়ন হে প্রিয় এরপরে রয়েছে নজরুল গীতি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এক বছর আগের গজলটির ভিউ রয়েছে এক মিলিয়নের উপরে সাগর গজলটি চার বছর আগে হলিটিউন স্টুডিও লঞ্চ করে ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি হলিটিউন স্টুডিওর গজলটির ভিউ হয় পঁয়তাল্লিশ মিলিয়ন সাগর আকাশ এরপরে রয়েছে কারি আবু রায়হানের গজল হারিয়ে যাব একদিন হারিয়ে যাব একদিন আমি দুই বছর আগের গজলটির ভিউ রয়েছে উনত্রিশ মিলিয়ন রব ভুবনে চিরদিন আপনারা চাইলে এই পর্বের প্রথম পাঠটা দেখে আসতে পারেন ক্ষমা করে দিও তোমরা আমায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভুল করে থাকি যদি কোনো দিন